হাই ফ্রেন্ডস আপনাদের সকলকে স্বাগত জানাই আরএস মাল্টিপারপাস ইউটিউব চ্যানেলে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাজীব আবারও হাজির হলাম নতুন আরেকটি বরবটি বা বিনস চাষের ভিডিও নিয়ে আজকে আলোচনা করব বর্ষাকালে জলাজমিতে কিভাবে বরবটি বা বিন চাষ করবেন কিভাবে বেড তৈরি করবেন কী কী সার দেবেন বরবটি বা বেন বীজ কীভাবে বপন করবেন কখন বপন করবেন তার আগে বলবো যিনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যিনারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য জুলাই মাসের শুরুতে আপনাদেরকে এইভাবে বেড তৈরি করে নিতে হবে যেমনটা স্ক্রিনে দেখছেন এইভাবে বেড করে নিতে হবে বেড করার পর বেডের ওপর সার দিতে হবে ডিএপি এক কেজি দশ ছাব্বিশ দু কেজি এবং সরিষা খোল এক কেজি কাঠাপতি পটাশ পাঁচশো ফসফেট পাঁচশো কাঠাপতি এই হিসাবে সার দিয়ে অল্প করে মাটি ঢেকে দিতে হবে এইভাবে বেড রেডি করার পর দশ দিন পর দশ দিন পর বীজ লাগাতে হবে যেহেতু বর্ষাকাল মাটি ভিজেই থাকছে সেই জন্য বীজকে জলে ভেজানোর বা চুবানোর কোনো প্রয়োজন নেই মার্কেট থেকে ভালো লাফা বরবটির বীজ নিয়ে এসে আপনারা বপন করুন দেখবেন লাগানোর বা বপন করার তিন দিনের থেকে চার দিন পর বরবটির গাছ বা বিনসের গাছ বের হতে আরম্ভ হয়েছে হ্যাঁ এই সময় একবার কিন্তু বিষ প্রয়োগ করতে হবে এমনি পোকার বিষ যে কোনো জেন বা যা কিছু দিলেই হবে এই লাফা বরবটি জুলাই মাস থেকে আগস্ট মাসের শেষ অবধি লাগানো যেতে পারে যেমনটা স্ক্রিনে দেখছেন বরবটি গাছ এরকম গাছের সাইজ হয়ে গেলে কিন্তু মাচা করে নিতে হবে মাচা কিভাবে করবেন সেটা ভিডিও আমার দেওয়া আছে আমার চ্যানেলে ভিজিট করবেন পটল মাচা পার্ট ওয়ান পার্ট টু দুটো ভিডিও আছে সেখানে গিয়ে ভিজিট করলে আপনারা জানতে পারবেন কীভাবে এরকম ভেড়া বা মাচা করতে হয় অবশ্যই ভিজিট করুন R S multipurpose YouTube channel সেখানে আমার মাচা তৈরির এ টু জেড প্রসেস দেওয়া আছে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে আপনারা ভিজিট করুন দেখবেন আপনারা এরকম মাচা তৈরি করতে পারবেন কোনো অসুবিধা হবে না তো অবশ্যই বলবো মাচা করার আগে কিন্তু আরেকবার পোকার বিষ স্প্রে করে দেবেন সেটা আপনি কমা বিষও দিতে পারেন দামি বিষও দিতে পারেন কমা বিষ যেমন পাঁচশো পাঁচ দিলেও হবে আপনি জেন দেবেন তাও হবে নাগিস দেবেন তাতেও হবে কোনো অসুবিধা নেই এবার কিন্তু মাচাতে আপনাকে পনেরো দিন অন্তর বিষ স্প্রে করে যেতে হবে যখন গাছ এরকম হয়ে যাবে যেমনটা স্ক্রিনে দেখছেন ফুল শনি এসে যাবে তখন কিন্তু আপনাকে আবার ধসার বিষ পোকার বিষ এবং সাদা মাছির বিষ দিতে হবে পোকার বিষ যেমন বললাম জেন বা নাগিস এই সমস্ত বিষ আপনারা ব্যবহার করতে পারবেন পারেন বা আপনার বিষ দোকানদার যেটা রিকমেন্ড করবে সেটাও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই আর আপনার ধসার জন্য আপনি কাস্টোডিয়া ব্যবহার করবেন ধসার বিষ অ্যান্ড সাদামাছির জন্য এই সময় সাদামাছির উপদ্রব খুব একটা বেশি পরিমাণে হয় সেই সাদামাছির জন্য আপনি একতারা এক্কা বা গ্লাডি যে কোনো বিষ ব্যবহার করতে পারেন সাদামাছির এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার মূল্যবান এতটা সময় আমাকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ